আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস স্বাগতম অজানা রহস্য কিভাবে কি এই এপিসোডে আজকের টপিক হলো সোশ্যাল মিডিয়া যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি যেমন ফেসবুক টুইটার লিঙ্কডিন আরও ইত্যাদি ইত্যাদি যার দ্বারা আমরা অনেক উপকারিতা পেয়ে থাকি তার মধ্যে একটি হলো ফেসবুক যার মাধ্যমে ঘটে যাওয়া আমাদের সকাল থেকে বিকাল সব কিছুই পোস্ট করে থাকি কিন্তু ভেবে দেখেছেন এই ফেসবুক আবিষ্কারের সূচনা কিভাবে কি তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক ফেসবুক ফেসবুক হলো একটি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা যা দু সালে মার্ক জুকারবার এডোয়ার্ডো সেভেরিন এন্ডো কলাম মাস্কিন মাসকোবি টচ এবং ক্রিস ইউজারের সাথে হার্ডবার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন প্রতিষ্ঠা করেছিল পরিষেবাটি কলেজ ছাত্রদের একে অপরের সাথে সংযোগ করার একটি উপায় হিসাবে শুরু হয়েছিল কিন্তু দ্রুত জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং সমস্ত বয়সের লোকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হয়েছে বছরের পর বছর ধরে ফেসবুক বিশ্বের বৃহত্তম এবং প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এটি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আরও বেশ কয়েকটি জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তি সংস্থাগুলির অধিগ্রহণ করেছে দু সালে ফেসবুক তার প্রাথমিক পাবলিক অফার আইপিও ধারণ করে এবং একটি সর্বজনীনভাবে ব্যবসা করার কোম্পানিতে পরিণত হয় যাই হোক ফেসবুক অসংখ্য বিতর্ক এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বিশ্বে বিশেষ করে গোপনীয়তা ডেটা সুরক্ষা এবং ভুল তথ্যের বিস্তারের ক্ষেত্রে এই বিষয়গুলির পরিপ্রেক্ষিত কোম্পানির জনসাধারণের যাচাই এবং নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হয়েছে সেই সাথে বৃহত্তম স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য আহ্বান জানানো হয়েছে এই চ্যালেঞ্জ সত্ত্বেও ফেসবুক বিশ্বব্যাপী কোটি কোটি সক্রিয় ব্যবহারকারীর সাথে সর্বাধিক ব্যবহৃত সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে এটি তার ব্যবহারকারীদের পরিবর্তিত চাহিদা এবং পছন্দগুলি পূরণ করার প্রয়াসে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক স্টোরিজের মতো নতুন বৈশিষ্ট্যগুলির সাম্প্রতিক প্রবর্তন সহ আরও অফারগুলি বিকশিত এবং প্রসারিত করে চলেছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে এবং পরবর্তী ভিডিও কোন টপিক সম্পর্কে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন